সংকটপন্ন শ্রীলঙ্কার ফুরিয়ে গেছে পেট্রোল জরুরি আমদানিতে অর্থায়নের জন্য নেই ডলারও সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই কথা জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রবিন বিক্রম সিংহের নিজেই দেউলিয়া হওয়া শ্রীলঙ্কের আগামী কয়েক মাসে আরও দুর্ভোগে সম্মুখীন হতে হবে বলে সতর্ক করে তিনি বলেন আমার দেশের পেট্রোল পুড়িয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে শুধু একদিন ব্যবহারের মতো পেট্রোল মজুদ আছে রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতে সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে খাদ্য জ্বালানি ও ওষুধের অভাবে ভুগছেন শ্রীলঙ্কার দুই কোটি ষাট লক্ষেরও বেশি মানুষ বিক্রম সিংহে বলেন আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় হবে সত্য আড়াল করা এবং জনগণের কাছে মিথ্যা বলার কোনো ইচ্ছে আমার নেই তবে জনগণকে আগামী কয়েক মাস ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এই সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীলঙ্কার এই নতুন প্রধানমন্ত্রী দেশের প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীকে মে মাসের বেতন দেওয়ার মতো নগদ অর্থ নেই শ্রীলঙ্কার কাছে ফলে শেষ অবলম্বন হিসাবে নতুন নোট ছাপানোর কথা জানিয়েছেন রবিন বিক্রম সিংহে তিনি বলেন রাষ্ট্রীয় খাতের কর্মচারীদের বেতন দিতে এবং প্রয়োজনীয় পণ্য ও পরিষেবার জন্য আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে অর্থ ছাপানোর অনুমতি দিতে বাধ্য হয়েছি এইদিকে শ্রীলঙ্কার গত সপ্তাহে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সন্দেহজনক হিসাবে অন্তত চারশো জনকে আটক করা হয়েছে এর মধ্যে রবিবারেই আটক করা হয়েছে একশো জনকে অন্যদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কারফিউ তুলে নেওয়া হলেও শ্রীলঙ্কা জুড়ে আবারও জারি করা হয়েছে কারফিউ উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মোকাবেলা করেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা করোনা মোকাবেলা সামাল দিতে না পারায় আরও নাজুক অবস্থার সৃষ্টি হয় দেশটিতে ফলে বেড়ে যায় তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ